হ্যালো সবাইকে আর্নিংস মাস্টার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকে আমি আপনাদের একটা মাইনিং সাইটের সাথে পরিচয় করিয়ে দেব ক্রিপ্টো মাইনিং সাইটের সাথে এই সাইটটাতে আপনারা ক্রিপ্টো মাইনিং করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনাকে কোনো রেফার করতে হবে না বা কোনো ডিপোজিট করতে হবে না এটা আমি প্রথমেই বলে রাখছি আর এখান থেকে নিশ্চিত আপনারা উইথড্র পাবেন আমি এখান থেকে ইতিমধ্যে একবার উইথড্র নিয়েছি এবং উইথড্র নেওয়ার কিছু শর্ত আছে মানে শর্ত বলতে খুব কঠিন কিছু না আপনাকে কিছু কাজ করতে হবে যেগুলো আমি আস্তে আস্তে ভিডিওর পরের দিকে বলেছি আপনারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখেন তাহলে আশা করছি যে পরবর্তীতে কাজ করতে কোনো সমস্যা হবে না এবং কিভাবে কাজ করবেন সাইটটা কোথায় পাবেন সব কিছু আমি ভিডিওর পরের দিকে আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে আপনারা সেটা পেয়ে যান তো চলুন শুরু করা যাক ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওখানে ক্লিক করার পরে আপনি আপনার ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন ব্রাউজার সিলেক্টের অপশন আসবে যদি ক্রোম থাকে ক্রোম সিলেক্ট করে দিলে ভালো হয় আর যেটা থাকবে সমস্যা নেই যে কোনো ব্রাউজার দিয়ে আপনি এটা ওপেন করতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এই যে সাইন আপ যে লেখাটা আছে সাইন আপ লেখাটাতে ক্লিক করতে পারবেন সাইন আপ লেখাটাতে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন রয়েছে একটা হচ্ছে ইওর ইমেইল এখানে ইমেইলটা দিতে হবে তারপরে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার পছন্দ মতো খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটা যেন এইট ক্যারেক্টারের হয় মানে আটটা ক্যারেক্টারের হয় এবং এখানে যেন অন্তত একটা ক্যাপিটাল লেটার থাকে এবং অবশ্যই যেন একটা সিম্বল থাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি এখানে প্রথমে আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দিয়ে দিলাম এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং এখানে আমার সবগুলো সিম্বল ঠিকঠাক দেখাচ্ছে যদি আপনার এখানে ঠিক দেখায় তাহলে কোনো সমস্যা নেই আপনি সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তারপরে একটা অপশন এখানে আছে প্রোমো কোড এটা অপশনাল এটা দরকার নেই এখান থেকে যা বাই ডিফল্ট যেগুলো সিলেক্ট করা থাকবে এগুলো এরকমই থাকবে এখান থেকে কোনো অপশন আপনাকে কিছু করার দরকার নেই আপনি জাস্ট এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাকে দেখাবে যে আপনাকে একটা মেইল পাঠানো হয়েছে কনফার্মেশনের জন্য আপনি আপনার মেইল বক্সে চলে যাবেন এখানে আমাকে দেখাচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমাকে সাইন ইন করতে বলছে তাই আমি পরবর্তী স্টেপে যাব না এবং মনে রাখবেন একটা রিভাইস দিয়ে আপনারা কখনোই দুইটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না কারণ তাদের আইপি ট্র্যাকার খুবই স্ট্রং তারা আইপি ট্র্যাক করবে এবং আপনার দুইটা অ্যাকাউন্টটি ব্যান করে দিবে যেহেতু আমি এই সাইটটা থেকে নিজে উইথড্র নিয়েছি এখানে তাই একটু সতর্কতার সাথে কাজ করবেন আপনি প্রথম জয়েন হলেই তিন ডলার বোনাস পাবেন এবং যখন আপনার মাইনিংটা দশ ডলারে পৌঁছাবে মাইনিং করে আপনি দশ ডলার সম পরিমাণ বিটিসি আর্ন করবেন তখন হচ্ছে আপনি সেই দশ ডলার দিয়ে এখানে ট্রেড করতে পারবেন ট্রেড করে আপনি যেটা ইনকাম করবেন সেটা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এখন যে দশ ডলার আপনি এখান থেকে মাইনিং করে আর্ন করবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন না সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ট্রেড থেকে আপনি যে লাভটা পাবেন সেটাকে আপনি উইথড্র করতে পারবেন এটা ভালো করে মনে রাখুন আপনারা অনেক সময় ভিডিও স্কিপ করে যান এবং পরবর্তীতে প্রশ্ন করেন তাই অনুরোধ করছি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এবং কখন উইথড্র পাওয়া যাবে সেটা একটু মনোযোগের সাথে দেখুন তাহলে আপনি যখন আপনার ইমেইলে যাবেন ইমেইলে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন করবেন ভেরিফাই লিঙ্কে ক্লিক করে যখন ভেরিফিকেশন করবেন তখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি লগ করবেন আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করছি সাইন ইনে ক্লিক করে আমি আমার ইমেইল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দিলাম সাইন ইনে ক্লিক করার পরে এইরকম একটা পাজেল আসবে এই পাজেলটা আপনার মাঝখানে আরও একবার দরকার হবে এটা একটু দেখে রাখুন এখানে এই পাজেলটা আমি যে টেনে সলভ করে দিলাম সলভ করে দেওয়ার পরে আমাকে এখন লোডিং হচ্ছে আমার অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাবে আপনাকেও ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে এখানে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে অথবা প্রথমেই আপনার সামনে মাইনারটা ওপেন হবে যদি আপনার সামনে এই রকম ইন্টারফেস ওপেন হয় এখানে আমার দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে অর্থাৎ এই সাইডটাতে প্রতি চার ঘন্টা অন্তর অন্তর মাইনিং করতে পারবেন চার ঘন্টা অন্তর অন্তর এখানে মাইনিং করতে হয় চার ঘন্টা অন্তর অন্তর নতুন করে ঢুকতে হয় এবং ক্লিক করতে হয় এই যে বাটনটা দেখতে পাচ্ছেন যেখানে টাইম উঠছে এখানে আপনাকে একটা সবুজ বাটন দেখাবে এই পুরো জায়গাটা জুড়ে একটা সবুজ বাটন দেখাবে এই যে যে গোল জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা জুড়ে একটা সবুজ বাটন দেখাবে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে লগ ইনের সময় যে পাজেলটা আমাদের এসেছিল আপনারা দেখেছেন একটু আগে সেরকম একটা পাজেল আসবে আপনারা জাস্ট টেনে সেটাকে সলভ করে দিবেন সলভ করে দেওয়ার পরে আপনার মাইনিং শুরু হয়ে যাবে এই যে এখানে আমার মাইনিং চলছে তার একটা সিম্বল দেখাচ্ছে এরকম সিম্বল আপনাকে দেখাবে এবং আপনার ব্যালেন্স এখানে অ্যাড হতে থাকবে হ্যাঁ ব্যালেন্স এখানে অ্যাড হতে থাকবে অ্যাড হওয়ার ফলে আপনি হচ্ছে পরবর্তী চার ঘন্টার জন্য এখানে আর কোনো কাজ নেই আপনি এটা থেকে লিভ নিয়ে বের হয়ে যেতে পারেন বের হয়ে যাওয়ার পরে পরবর্তী চার ঘন্টা পরে আবার ফিরে আসবেন এবং এখানে ঠিক একইভাবে একটা ক্লিক করে দিবেন এবং পাজেলটা সলভ করবেন আপনার মাইনিং চলতে থাকবে এভাবে যখন আপনার দশ ডলার এখানে সমপরিমাণ বিটিসি হয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন তিন পয়েন্ট উনপঞ্চাশ রয়েছে এটা যখন দশ ডলার হয়ে যাবে এটা আমি এরপরে পরবর্তীতে যখন আপনাদের ট্রেডিং ব্যালেন্স হয়ে যাবে তখন আমি দেখিয়ে দেব যে কখন আপনাদের ট্রেডিং ব্যালেন্স হচ্ছে আমি বুঝতে পারবো আপনাদের ট্রেডিং ব্যালেন্স হওয়ার সময় হয়ে গেলে কিভাবে আপনি ট্রেড করবেন এবং ট্রেড করার পরে কিভাবে লাভ করবেন এবং অবশ্যই লাভ করতে পারবেন এইভাবে আমি ট্রেড করা আপনাদের এখান থেকে শিখিয়ে দেব চিন্তার কিছু নেই এবং সেইভাবে ট্রেড করে আপনি হচ্ছে এখান থেকে লাভ করতে পারবেন এবং আপনার প্রফিটটা এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন এবং নিশ্চিন্ত থাকুন এই সাইটটা উইথড্র দিচ্ছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এখান থেকে আপনারা ট্রেডিং করে লাভ করতে পারলে উইথড্র অবশ্যই পাবেন এটা গ্যারান্টেড আপনারা কাজ শুরু করুন দেরি করবেন না কারণ এই ধরনের সাইটে এই ধরনের প্রমোশন খুব বেশি দিন থাকে না এই সাইটটাতে প্রমোশন বেশ কিছুদিন ধরে চলছে তাই সুযোগ নিন এবং কাজ করুন কাজ করলে আশা করছি যে ভালো প্রফিট আপনারা পাবেন এবং সেই সাথে আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে আমার সাথে জুড়ে থাকুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন